বান্ধবী আমি অনেক বিপদে আছি কিসের বিপদ আমার এখন একশো টাকা ধার লাগবে এই নাও তোমার একশো টাকা ধন্যবাদ বান্ধবী তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ঈদ মুবারক বান্ধবী তোমাকেও ঈদ মুবারক আমার একশো টাকা ফেরত দিলে ভালো হয় কিসের একশো টাকা ওই যে দুই মাস হলো আমি তো তোমাকে আগেই বলেছি তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না